আজ বলছো যে আমাদের সফলতার পিছনে নাকি যথেষ্ট ছিল তোমার নাম তাহলে ভাই বলছি কি শোনো তোমার ওই নাম বানানোর জন্যই আমরার জন্য নিঃস্বার্থভাবে ফেলেছিলাম আমাদের শরীরের ঘাম কিছু মানুষ আমারে শুধু তাদের প্রয়োজনের জন্য ব্যবহার করছে কারণ তাদের কাম ছিল আর তাদের কাম সম্পূর্ণ হওয়ার জন্য যথেষ্ট আমার নাম ছিল एडिट करके तूने इमेज मेरा मीम बना दिया मेहनत करके तेरे भाई ने पूरा ड्रीम बना दिया अब पिक्चर या सड़कों